উত্তরটা আজও জানা যায়নি কবি জয়ন্ত মজুমদার নিশির ডাকের মতো এক কাতর কবির কণ্ঠ শুনেছিলাম অবনী বাড়ি আছো অবনী আজও দেয়নি সাড়া অভিমানী তারাদের হাত ধরে দাঁড়িয়ে থাকে নিসঙ্গ কবি অবিন্যস্ত টলমল পায় পাতাল থেকে ডাকলে কি আর অবনী শুনতে পায় একবার দুবার হয়তোবা আরও অনেকবার অবনীর কাছে গচ্ছিত রাখা স্বপ্নগুলো ফেরত নেবে ভেবেছিল কবি বারে বারে অবনীর বাড়িতে কড়া নেড়েছিল রাতের নির্জনতা ছিন্ন করে ব্যাকুল কণ্ঠ আবার শোনা গিয়েছিল অবনী বাড়ি আছো অবনীর কাছে জমা রাখা ছিল ভুল ভ্রান্তিতে ভরা জীবন খাতার কয়েকটা বিচ্ছিন্ন পৃষ্ঠা কবির বহুদিনের প্রেম বিরহ দুঃখ না বাঁচার গল্প ফেরত নিতে এসে তাই তো বারবার অবনীকে ডাকা করা নেড়ে তাই তো বারবার জিজ্ঞেস করা অবনী বাড়ি আছো একবার শুধু একবার দরজাটা খোলো অবনী একবারটি আমার জমানো আহত নক্ষত্রের বেদনায় শুধু দ্রব হব সঁপে দেব আমার অন্তরে দুঃখ কষ্ট যন্ত্রণা আমি ক্লান্ত আমি নিঃস্ব উচ্চ রক্তচাপ ছাড়া আমার সাথে আর কেউ নেই দেখো অবনি শরীর শুধু দুপায়ে দাঁড়িয়ে আছে নিবিড়তার কাছাকাছি শুনছ অবনি তুমি কি বাড়ি আছো পরমায়ু তাচ্ছিল্য করে টলমল অনিশ্চিতের আঙুল ধরে গচ্ছিত কিছু ঘোলাটে স্বপ্ন ফিরিয়ে নিয়ে যেতে কবি আজ অবনির দ্বারে এসেছিল নিজেকে নির্জন করতে চেয়ে হৃদয় অপচয় করে বারবার করানের বলেছিল অবনি বাড়ি আছো বন্ধু আমাকে একটা দগ্ধ জীবন দাও স্বপ্নহীন বাস্তবের সিন্দুক খুলে আমার জমানো কিছুটা মধ্যরাতের অস্থিরতা দাও জমানো স্বপ্নের সুদ হয় না জানি চাই না চাই না ও সব কিচ্ছুই চাই না পারো তো বিধ্বস্ত শরীরে কিছুটা মদিরার প্রলেপ দাও তুমি কি শুনতে পাচ্ছ অবনী বাড়ি আছো অবনী সত্যিই কি শুনতে পাইনি নাকি শুনেও শুনেনি অর্থবহ রাতের কাছেও ছিল না কোনো উত্তর নগর ভিজেছিল বৃষ্টির খ্যাপা জলে তবুও ক্লান্ত কবি প্রতীক্ষা করে অবনী দরজা খুলবে বলে কিন্তু দুয়ার কেন খোলেনি অবনী উত্তরটা আজও জানা যায়নি নমস্কার